পৃথিবীতে অনেক মূল্যবান দামি ফল আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণাই নেই সেগুলোর মূল্য শুনলে আমরা আকাশ থেকে পড়ব এরকম অনেক ফল আমরা আজকে দেখব যেগুলোর দাম অত্যাধিক সারা পৃথিবীতে এই ফলগুলোর দাম অনেক বেশি এটা কল্পনাও করতে পারবো না এত বেশি দাম ফল সম্পর্কে আমরা দেখবো এটা দশটা ফল সম্পর্কে এক্সেপশনাল ফল সম্পর্কে আমরা জানবো নাম্বার কালো তরমুজ কালো তরমুজ বলা হয় নিলামে বিক্রয় হয় এটা জাপানে অনেক মূল্য আনারস এগুলো পাথরের কৃষির উপরে পাহাড়ের উপরে জন্মায় এগুলো খুব এক্সেপশনালভাবে চাষ করা হয় জন্য এগুলোর দাম অত্যাধিক ফাইবার ভাঙ্গি জাতীয় এটা জাপানে চাষ হয় এগুলোর দাম অনেক আমরা কল্পনাও করতে দাম এক জোড়ার দাম তেইশ হাজার ইউএস ডলার সাত নম্বর জাপানের আম এটা এক জোড়ার দাম তিন হাজার ডলার জাপানি রাখানো এটার অনেক দাম এটাও বিক্রি হয় পাঁচ নম্বর এটা তরমুজ এটা স্টেশনারিভাবে চাষ করা হয় সেজন্য এটার দাম অত্যাধিক এটা চার কোনাকার এবং খুব দামি এটা কমলা এটাও এক্সেপশনালভাবে চাষ করা খুব সুস্বাদু এটা এটা আপেল এটাও এক্সেপশনাল এটা সর্বাধিক অনেক বড় সাইজের এবং অর্গ্যানিকভাবে চাষ করা হয় স্ট্রবেরি এটাও মূল্যবান জাপানের একটা সবচেয়ে দামি ফল হিসেবেও ইয়ে করা হয় গণ্য করা হয় এক নম্বর এটা বৌদ্ধ প্রতিকৃতি তৈরি করা নাশপাতি এটা অনেক মূল্য ধন্যবাদ সবাইকে